আসছে পঁচিশে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন নিষেধাজ্ঞা আসার কি পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় না তবে আমরা আশাবাদী আমি আশাবাদী যে অংশগ্রহণমূলক নির্বাচন সম্পূর্ণ নির্বাচন এবং ভোটার উপস্থিতি সব কিছু মিলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার প্রয়োজনেই আমার মনে হয় স্বতন্ত্র পার্টি হিসাবে আমি নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ আপনি কি মনে করেন দল এটা উন্মুক্ত করে দেবে যেহেতু আপনি একটা দলের আদর্শ আপনি লালন করেন এবং আপনি ভালেন আমি আসলে তাদের প্রতি আমি আশাবাদী এখনো যেহেতু তার শেষ সময় রয়েছে শেষ পর্যন্ত এই গাজীপুর নগরবাসী যে জনপ্রিয়তা এবং যে ভালোবাসা এবং যে আস্থা যে আওয়ামী লীগের প্রার্থীর প্রতি আমার মনে হয় দল সেক্ষেত্রে বিবেচনা করবে এবং আমাকে নির্বাচন করার সুযোগ আশাবাদী করতে পারি জমা দিয়েছি আপনারা জানেন যে নির্বাচনের যে আচরণবিধি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক যে নিয়মকানুন সেই নিয়মকানুন অনুসরণ করেই আমাদের গাজীপুর মহানগরী সেতুপল্লী থেকে রাজেন্দ্রপুর থেকে কাশিমপুর সমগ্র সিটি কর্পোরেশন সাতান্নটি ওয়ার্ড ইতিমধ্যে জনগণের ভালোবাসা আমি পেয়েছি জনগণের মাঝে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে তারুণের প্রতীক হিসাবে এবং যুব সমাজের শক্তি হিসাবে এই স্মার্ট কমিটি গড়ে তোলার জন্য সৎ সাহসী নির্ভীক এবং যুদ্ধ প্রার্থী হিসাবে তারা আমাকে সেই আস্থার জায়গা আমাকে সমর্থন দিয়েছেন আমি আশাবাদী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে এই গাজীপুর মহানগরবাসীর ভোট নিয়ে আমি নির্বাচিত মেয়র হয়ে এই সিটি কর্পোরেশনের সর্বোচ্চ নাগরিক সুযোগ সুবিধা নগরবাসীকে উপহার দিয়েছি থ্যাংক ইউ